মনের ভিতর ঘর বানাইয়া রাইখাছিলাম যারে সেই ঘরেতে দুঃখের আগুন দিলা কেমন করে মনের ভিতর ঘর বানাইয়া রাইখাছিলাম যারে সেই ঘরেতে দুঃখের আগুন বিনা কেমন করে বইলা গেলা চইলা গেলা মিঠুর বেমন তোর লাগিয়া কন্দে আজ আমার পরাণ তোর লাগিয়া কন্দে আজ আমার পরাণ ভালোবাসার ছাউনি দিয়া রাই খাচি পিঞ্জি রাই সেই তে তীর মারিলি কোন সুখের আশাই ভালোবাসার ছাউনি দিয়া রাইখাছি পিঞ্জিরায় সেই বুকেতে তীর মারিলি কোন সুখের আশায় তোর কষ্ট বুকে ধৈরা বাইছায় আছি জিন্দা ময়রা তোর লাগিয়াছিলাম পাগল থাকবে কি তোর লাগিয়া কন্দে আজ আমার পরাণ তোর লাগিয়া কন্দে আজ আমার পরাণ পাখি মন বোঝে না আদর সোহাগ যতই দাও তুমি তারে আপন ভাইবা দুঃখের নাও চোখে ভাষাও বনের পাখি মন বোঝে না আদর সোহাগ যতই দাও তুমি তারে আপন ভাইবা দুঃখের নাও চোখে ভাষাও পাখি তোমার ফাঁকি দিয়া বাসা বাঁধ পরতে নিয়া তবু বেমানটার লাগে বুকে লাগে টা लगिया कंदे आजो आमरी परन तोर लगिया कंदे आजो आमरी परन तोर लगिया कंदे